দাও রেগুলার করে দাও রেগুলার করে আমি দাম কোথায় বাবা আমার মাই বলা নাই তোমার উদ্বেগ তুমি কোনো থাকতে পারি নাকি আমি তো টাকা তুমি শেষ করছি বদনা খাবার কাম করে তো খাওয়া আমি আমি আমি আমি ঘুমাইছি তুমি এই দরজা টাইকে আমার ঘুমটা ভাঙলা আমি দাম করে খা ওপরে আবার নামাই দিয়েছে আর ওপরে বিক্রি আমি দাম করে খা আমি কই বুকুরে তো রাখবো আমি বলে আমি জেমে পার আমি দাও ভাইয়া আমার আমার টাকার বিষয় না আমার টাকা নাই আমার তুই যাও যাও যাও বাবা বাবা আমার যাও না যাও এসে যাও বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা আমি এত কর্মসূচি তোকে মানুষ করছি তোর লাভরি করাইছি তোর চাকরি বউ দাম করি আর দাম করি খাবো কি আমার দে বাবা রেস্টুরেন্ট একটু বাবা একটু শান্তি বাবা আমি যাবো কই বাবা আমি যাবো কই বাবা এই সেই যাও এই এনে কেউর তো পেতে রোস না আমি যাবো তো আমি তো কত ওই ফুলার করে ওই ফুলার করে ওই ফুলার করে ফুলার বাবু আমার হাত বাড়ি করে করে যাও ফুলার করে যাও ফুলার করে যাও ফুলার করে যাও ওই ফুলার

ওই পোলারে উদ্দেশ্যে অর্ধেক আমারে উদ্দেশ্যে অর্ধেক তাই এখন আমি ভুক্তভোগী ও পোলায় গেছে গড়িতে পিটেই নামাইতেছে আমি দেখছি না সব আমার জায়গার উল্লেখ খেতে আমি এখন আল্লাহ আমার ঘরে থাকতে খাইতে ঘুমাইতে শান্তি করতে বুড়ো আলে জাগা হ্যাঁ আমার বুদ্ধি না হন হে যাইয়া জাগা ওই পোলারেও অর্ধেক দেশে আমারও অর্ধেক দেশ এখন ওলার ফলার আমি দেখমুগা ও বসিব যে বুঝুক বাবা আমি ঘোরা যাবো তুমি আবার এখানে আইছো কা আমি যাবো কোথাও ওই গেল বলা আমার এই আত্ম ভাঙি যাচ্ছে তোমার তোমার এই সময় কইছি জায়গাটু আমার আল্লাহর নামে লিখে দাও আমার কথা হলো জায়গাটু কইছিলাম না আমার আচ্ছা। এলাকার নাম লিখি কইছিলাম তুমি শান্তিতে থাকতা খাইতে ঘুমাইতা তোমার ওই গেলে দৌড়া ওই গেলে দৌড়া ওদিক দৌড়া তোমার দৌড়ান লাগবে আবার আমারে দেছো অর্ধেক তাই এখন তুমি ওই আমি দেখছি না দেখছি তাই তুমি এখন আবার যাও আমার তোমার জায়গা নাই যাও যাও যাও যাও বেশি যাও যাও যাও যাও যাও যাও যাও যাও যাও যাও যাও যাও যাও কোন জায়গা নাই যাও যাও তুমি যেদিক পারো সেদিক যাও কি করবো আর কোথায় যাবো আমার টাকা সব তো লেখ দিছি দুই পোলা আমি লেখ দিছি তোরা আমার খাওয়াবি এই যে সব তোরা রয়ে গেলি আর আমি কোথায় ভুলবো তো আমার জায়গা নাই কোথায় জায়গা নাই কোথায় জায়গা দেবে না আমার কেউ দুটো বাদ দেবে না আমি তুই আছে জন্য কোথায় যাবো কি খাবো কর করবো কি ক আমি কি খাবো ও আমি কি খাবো আমি কি খাবো আমি কি না খাই বলবো <laughs> আমি কি যাবো কোথায় যাবো কি করবো আমি হ্যাঁ, জান কোথায় যাবো আর কি খাবো আমার খেতে আজ রোজা হালেছি রোজা রাখছি আমি তো শান্তি থাকবো চোখে থাকবো আমার বোলা হাত পা ভাঙিয়ে যাচ্ছে ঠিক হয় না আপনার কাছে আপনি আমার কাছে হ্যাঁ। আমার সাথে চলে আমি বলো পানি তো উঠতে গেছে দেখছো পানি উঠে গেছে এই ছাগল টাগল তো ওইখানটা একটা খেত বানাইছি আমি সেটি কি করবো এই সেটি পানি প্রচুর হোক পানি কচু টুসু রুমু কি ভাই এলাকা তো কাজের লোক পাওয়া যায় না কাজের লোক না পাইলে স্বামী স্ত্রী দুজন নামে যাবা এই লাগবে পালাবে রাত্রে কইলে রাত্রে কইলে মুই আইতের মু রাইতে মুই পারমু আনে আর কথা বুঝি আনে এদিকে কি খবর কি এলাকার খোঁজ খবর কি এলাকার খোঁজ খবর তো পুরা এলাকার খোঁজ খবরের কথা কইও না এখন বাড়ি ঘরে তো যাইতে পারিনি এখন কি এলাকার খোঁজ খবর কি কবি এলাকার খোঁজ খবর হইছে যে ইয়া বর্তমানে সামনে বাড়ি ঘরে তো কোনো যা যাওয়া যায় না গেলে খালি কাপড় দাও লুঙ্গি দাও চাউল দাও টাহা দাও ফেতার দাও জাকাত দাও এই কত মানের দেবা এখন এই যে আছে হেরাও যে চায় সমস্যা তো এই জায়গায় এক ফিট নেবে না তিন পাঁচ ফিট নেবে আমি ওই যে ছিলিপ যে আনি দিলাম হ্যাঁ বাট এত লোক তো চিনে যায় না মিলিপ একজন আর দিছি ডাইরেক্ট এখনো না ভাই আর ভাই দিছি এ আবার আপ পাশে আমি তো আমার দিলাম না এখন প্রজন্ম এই মুখ বাঙালির দোষ তো বাঙালির দোষ যত দেওয়া কামাইবে না এরপর লাগবে এই অবস্থা এখন কি এলাকার একটু ঘুরিয়ে খুঁজে এদের আগে খোঁজ খবর লওয়া লাগে না কোথায় কি হয়েছে খবর খোঁজ খবর চেয়ারম্যান মেম্বাররা লইতে আছে আর মানে আমাগো তো চেয়ারম্যান মেম্বাররা তো এনে মানে যা করে এত কমুকি হ্যাঁ কইলাম না আমাগো তো একটা দায়িত্ব আছে আছে না আর কি এলাকায় কেডা কি অবস্থা আছে বা না আছে কোন কি হেগো খবর হেরা লইবে হেরা জনপ্রতিনিধি বানাইছে এরা বুঝবে হেরা হ্যাঁ তো নিজেও আখের গুছবার জন্য ব্যস্ত এরা গুছক যা গুছে গুছক মোরা অতি কোনো কাম নাই চেয়ারম্যান মেম্বাররা চালাই যোগ আমরা যেটা পারমু মোরা হেঁটে দিম আমি তো জানি যে তুমি তো এলাকায় ঘুরে মহিলা খবর টবর লো ভালো আমি তো আর পারমু না খোঁজ খবর লইতে হইবে এখন খোঁজ খবর তো লইতে হইবে কারণ এলাকার মানুষ বলে কি এ জায়গায় বাড়ি মারামারি দরাদরি পিড়ে পিড়িয়ে গরম পড়ছে বাড়া এত সালিশি ব্যবস্থা বাদ দিচ্ছি সালিশি তো করতেই সালিশি কাম নাই

এখন তোমার ওই দুই পোলায় গর্দে হ্যাঁ। ঠেললে নামাই দিয়েছে হয় নামাই দিয়েছে নামাই আলাদা গরম আছে আরে আমি এটা এই ট্যাঙ্ক গুলো তুমি আর চাও কি নিকো আমি এই বিচার চাই বিচার চাই তোমার বিচার করতে হইবে বিচার করতে হইবে আমি খাইছেন ফোন জানা আবার ভাই এর একটা থাকুন না বন্ধ করে থাকবে জায়গাটা ঠান্ডা করে উঠাইতেছে ওনা থাউনি বাস কি করবে কাউনি থাকবে লিখে দিয়েছে জায়গাটা জায়গা লিখে দিয়েছে এতে কিছু লিখে দিলে কিছু আনা ওনা নাই এই আমি মারবে কোলা বাট এই কাজী এলাকার লোকজন নাই এলাকার লোকজন চেয়ারম্যান ব্যাপারটা দেয় না আজ গো বা ঠিক মতো বানাম কেন ওই মুরব্বী লাগে এরকম অন্যায় করবে জাগার উল্লেখ কিনেছে মুরব্বী মানুষ এখন আলাপটা করতে হইবে এ বর্মিয়া বর্মিয়া এ বান্না ঘরে কি কথা কাম আছে কথা এখন যাইয়া যাইয়া হ্যাঁ। হ্যাঁ। মোর ঘুমবাইন গেল পেত্র দরজায় টাক দে হ্যাঁ। দরজায় টাক দিয়া যাই আমি বলে নামাই দেন মোর দ্বারা যায় মোর দ্বারা যাই কই আছে যে এই হ্যাঁ, মুই কমবে এই তোর কবে এই গেছে গেছে আবার গেলে এই এই উনি করবে প্রত্যেক কারণ আমার কথা কথা যেটা আমি কমু হ্যাঁ আমি কি আমার কথা রাখবেন শুনি মানে আব্বারে আম্মে খাওয়ান হ্যাঁ কারণ আম্মের আমি আব্বার আমি এক হাজার আমের বাবুর দিমু মানে। চাকরি কর একটা সরকারি হ্যাঁ আমি কি হরি খাই তুই জানো না এই তোর না আমার ইনকাম আছে তোমার ইনকাম নাই না তুই মাসে দশ হাজার দিলেও কমবে তোর হ্যাঁ। তো জায়গা অর্ধেক দেছে না হ্যাঁ, দেছে হ্যাঁ। তাহলে তুই হেরে যদি মাসে তুই দশ হাজার দেও তুই চল্লিশ পঞ্চাশ হাজার ঠা বেতন পাও তুই একটা চাকরি হরো আমি কি হরি উড়ি করি আমি হেই দেখি আমার সংসার দেখমু না হেরেও দেখমু তুই পারো না দশ হাজার টাকা মাসে দিতে আমি দুই হাজার টাকা দিব না তুই বাপের রাখ এটা বুদ্ধি হরি হন এ দেখছিয়া ওর কথা শুনবি কথা কইস হ্যাঁ, ওই এখন ওই এলাকায় তো হারা জায়গা যাই এ জায়গা নালিশ ও জায়গা নালিশ দিতেই আছে তুই একটা কাম কর এখন যদি বুড়ো হালে হেরে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবি হেনে থাক শান্তিতে থাক খাক বৃদ্ধাশ্রমে যে দেবা হ্যাঁ বৃদ্ধাশ্রমে দেলা হ্যাঁ কিন্তু বাপ মায়ের গরিদের নামাই দিলে হ্যাঁ। বর্তমানে কিন্তু আইন হয়েছে যে বইনের সম্পত্তি দিয়ে তৈবে হ্যাঁ। করিয়া হ্যাঁ। বাপেরে কোন জায়গায় ফালাই দেওয়া যাইবে না কারণ যে এই আইনটা হয়েছে এর জনজন গারোতে থাকে একটা কাম হক এই যে বউ দুনুগা বাপের বাড়ি বাড়াই দে দুই গারে তোর গারে পনেরো দিন থাক মোর গারে পনেরো দিন থাক বাপের রান দেখাইবে কেটা বাপের দেখা দেখাইবে কেটা তাই এখন কি করবো এ জায়গা নালিশ করবে ও জায়গা নালিশ করবে এই করবো মানে একটা কথা তোমার আমি কই এই কথাটা রাও কথাটা হলো যাইয়া এখন আস্তে মানুষজন আগে বললে শুনলে হ্যাঁ আব্বারে ওই দুই ভাই মিললা হ্যাঁ। ঠিক আছে দুই ভাই মিললা এখন ওই একটা ফয়সালায় তো যাইতেই কারণ তুমি আমার মাথা আমার মতো মাথায় কোনো কামই করে না তুমি আমার ভাঙ্গাই বেটা বুদ্ধি একটা পাইছি কঠিন বুদ্ধি পাইছি কথাই কেউ জানবেও না হ্যাঁ। শুনবেও না হ্যাঁ। দেখবেও না ঘটনা হইলে যাইয়া আব্বারে হ্যাঁ। ঢাকা লঞ্চ না আব্বার তো আমি সরসোজা ঢাকা লঞ্চে উড়েই দিমু ডাইরেক্ট উড়েই দিমু হ্যাঁ যে মেজাই যাও এবার এলাকার মানুষে জিগিল কবে কি যদি হে গেছে কই তোর বাপে কই সারা দেশ হয়ে যাইবে না হয়ে যাইবে না আর বাড়া হে তো একদিকে আড্ডি যায় আমার রকম ওই আড্ডি গেছে কমে জানো আরে যে খুঁজে পাই হ্যাঁ এই এই বুদ্ধি শিখাই দিছি এই জন্য কেউ লঞ্চে উড়াই দিমু লঞ্চ ছাড়ার পর মোরা চললাম হ্যাঁ কমু পরে এলাকার মানুষ যদি জিগায় হ্যাঁ। তাহলে হে বুড়ো মানুষ হে ঠিক নাই মাথা ঠিক নাই হে কমে গেছে আন কোথায় খোঁজ এইটা মোর হ্যাঁ। বউ এইটা হ্যাঁ। এইটা এই এই বুদ্ধিটা এইটা মোর বউ কাইলু কাইল মোরে দেশে তো তোর বউ একটা জ্ঞানী তোর একটা বউ তো জ্ঞানী লোক বউডা দরজন জ্বালাক দিবাইছি যাই বেড়া মোর বেটে বেন নিয়ে ঘুম ভাঙ্গে তোরে জ্বালায় মোরে জ্বালায় এই কামটাই কর এই বুদ্ধিটাই কর কেউ বসবেও না হের এমনি কমো বুড়া মানুষের মাথায় ডিফিক কমে একদিকে আছে কি হচ্ছে মোরা তো খুঁজে পাই না কিন্তু মোরা যে লঞ্চ উঠেই দিছি হ্যাঁ তো আর কেউ বসবে না বসবে না বসবে না সোজা সোজা সোজা বসু হ্যাঁ। হে যা কয় হেতে হ্যাঁ। মোর হইবে লগে লগে জেল এই যা কয়টা বুদ্ধি হ্যাঁ। টুদ্ধি মোর দে হ্যাঁ। হেতে তো মুই প্রত্যেক জায়গা ধরা খামু মারি খেমু কথায় কথায় মারি খেমু কি মারি লাইত কয় যা বুদ্ধি টুদ্ধি দে তাই রাইতে যে কালে ঘুমাই থাকে না ওই সময় বালির চাপা দিয়া মারিয়ে থবা মানুষে বসবে স্টক করিয়ে মরস এই কয় হে মানুষে বসবে কি স্টক করিয়ে মরছে বালির চাপা দিয়া হ্যাঁ, এইবার থুইয়ে দেবা করিয়া ওই যে মরছে না কোনো যদি ধরা কাম নাই ওই লঞ্চ জীবনটা থাক হ্যাঁ। আর মোরা তোর তোরে মোরে ভালো মোরা শান্তিতে থাকতে চাইতো দেখ এই তা কালকে কি উঠাবি লঞ্চে উড়াই দিবি কালকে হেলে কোন টাইমে উড়াবি আর বেটা সন্ধ্যার তারপর নয়টার লঞ্চ উঠেই তা হেরে চা খাওয়ার কথা কই আগে দোয়ানে বলাই নিস বাড়ির কেউ না দেয় ওই সেই দেখ মোরা যে হেরে লই যামু হাইয়ে যদি কোনো লোকজন এলাকার দেয় তাহলে তো পরে কবে খবর কইবে যে হেগো লাগে দেখছি দুই পোলা লাগে গেছে হেরে থাকতে কোমল শহরের মধ্যে তা হেরে এক জায়গা থাকতে কইস বলে তোমার লাগে কথা আছে হ্যাঁ। এই কইয়া হ্যাঁ। হেরে এক জায়গা তুই বইতে কই না আব্বাই গেছে কই এলাল রে

কেননা স্বভাব খারাপ কি বড় না খাওয়াই সব লেখিছি আর এর না ঘুমাই যেতে না করে করে কি ঘুমাই দরজাটা হয় উনি ওনার জায়গা করে থাকতে তাই আমি ওনার জায়গা তা ভাই কা ওরে দেনা জায়গা নাও না তাই মোরে আল্লাহর দেশে তোর দেনা দেখ দেশে তোর দেশে তাই আর এই নাগুলো ইসকা এলাকার বড় ভাইগুলো ইসকা

ধরো না এই আমি কথা বলি না

সিদ্ধান্ত দিয়ে দেন সিদ্ধান্ত কি আর তো জায়গা জমি লেখ কিনেছো তারা দুই উড়াই ওরা হাত ভাঙি দাও ঘরে খাওয়ানো অন্ত না তোকে সকালে ওরা বড় বানায় নাই বানাইছে বড় হ্যাঁ, হ্যাঁ।

তোর বৌরা রাগ ঠুক না রাখুক গোটা মোরা জানি না লাগে বউ পিটাই করতে বাইরে দিবি পারবি এখন মাথা ধুলো পারবি কিন্তু বেশি বোঝে পিটাই বাইরে দিবি শোনেন আব্বা আজ আমার একটা কথা কই এই এই বুঝাই কবি যে আব্বারে আব্বারে মই পনেরো দিন খামো সন্ধ্যায় পনেরো দিন খাইবে ঠিক আছে এখন মূল কথা আর যদি তোর বউ যদি মনে করো যে এইগুলোই কার করে শেষ জম্মের শেষা জম্মের শেষা শেষপি শেষা শেষ মোরে মারবে না তুমি তোরে মারবে না আর মোর বউ রে দেওয়ার হ্যাঁ।, হ্যাঁ উমাগির যে দেওয়া কি লাগবে এটা তুমি করবা হ্যাঁ করব মানে পারো বইও এই আমার কথা আগে আমার কথা হলো তোমরা তো এই বাপেরে মারছো গড়তে বাইরে দিতেছো এই উনি মুরব্বী মানুষ আমাকে দ্বারে গেছে আমার কোনো টেনশন নাই এই কথা হলো না হ্যাঁ মুরব্বী মানুষ মোকদার গেছে মোকদার দাইয়ে নালিশ দিয়েছে এবং তোমার এই ঘটনা সব কিন্তু আমাদের এই যে চ্যানেলে বাংলাদেশের মানুষের লাখ লাখ মানুষ দেখতে আছে বিশ্বের বাইরে লই যাইবে তোমরা যদি এরপর কিছু করো তোমার উপরে কিন্তু একশো নেওয়া কঠিন এরপর যেন আমাকেও আর আওয়াজ না লাগে মাপসা আগে বাপের মাপসা যা মাপসা মাপসা মাপসা মাপসা নিজে পাওয়া মাপসা করবো না আপনার মাপ চাইতে পারে না দান না বাপের লাগে দাও না বাপের লাগে ঘরে যাও না বাপের লাগে ঘরে বাপের লাগে ঘরে যাও বাবা মোর লাগে যাইবে নামবে মোর লাগে যাইবে মোর লাগে যাইবে মোর লাগে যাইবে মোর লাগে যাইবে মোর লাগে যাইবে মোর লাগে যাইবে মোর লাগে যাইবে মোর